তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জিং লাগাই নিয়েছি এখন চার্জিং পুটটি লাগিয়ে নিব আগে দেখব তারপর যে এটা কি কারণে আসলে পুটের কারণে কি সমস্যা দেখতে পাচ্ছেন যে এটা পুট লাগাইলেও কাজ হচ্ছে না তো যেটাতে আমি কাজ করি সেটা বিভিন্ন ধরনের ফুট আছে কাজ করতে সুবিধা যার কারণে লাগিয়ে নিয়েছি এটা একেবারেই ইজি মানে ঢুকছে এবং বের হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তো আমি এটাকে এখন খুলে নেব তো আসলে এই স্পিকারগুলো আমাদের কাস্টমার ব্যবহার করে ম্যাডাম খাওয়ার থেকে আমরা শুরু করে দিলাম প্রথমে স্কুল খোলা সম্মানিত ভিউয়ার্স যারা টেকনিক্যাল ট্রেনিং নিতে চান অন্যান্য আরও ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলাই মানুষ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে লাগে সেই সমস্ত ইলেকট্রনিক্স পণ্য রিপেয়ারিং আমরা করে থাকি তার পাশাপাশি আমরা ইলেকট্রিক এটা বিদ্যুতের কাজ বলে আমরা মনে করি সেটিও আমরা ট্রেনিং দিয়ে ও যারা ট্রেনিংয়ে আগ্রহী অবশ্যই আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকে আপনারা যোগাযোগ করে ট্রেনিং দিতে পারেন তাহলে স্কুলগুলি খুলে নিলাম এবং পুরো ব্যাখ্যাপাতি খুলে নিলাম তারপর এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কী ধরনের মানে কী কী রয়েছে এটার ভিতরে একটি স্পিকার দুটি স্পিকার রয়েছে দুটি স্পিকার কানেক্টিং মুড রয়েছে এখানে ব্যাটারি রয়েছে এটা হচ্ছে কিট আমি যেটা হচ্ছে আমরা সার্কিট বলে গণ্য করি যেটার ভিতরেই মূল প্রবলেমটা তো আমি এখন এই সার্কিটটি খুলে নেবো তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো এখন দেখাবো আমার সাথে আজকে ভিডিওটি লম্বা হলেও অবশ্যই এই সাউন্ড কিট আপনারা দেখতে পাচ্ছেন এই সাউন্ড কিটটি খুলে নিলাম এটার ভিতরে তিনটি আইসি দ্বারা গঠিত দেখতে পাচ্ছেন তো এসিডে দিয়েছে হলো বাটন সুইচ মেমোরি লাগানোর কানেক্টিভ তো এখানে আমি একটা জিনিস দেখতে পেলাম এখানে আসলে একটা চারটি সুইচ দ্বারা গঠিত একটি মিনি চারটি সুইচ দ্বারা গঠিত এবং চারটি আইসি দ্বারা গঠিত দুটি সাউন্ড সিস্টেম একটি কন্ট্রোলার মানে সিস্টেম আরেকটি রয়েছে চার্জিং ইনপুট তো চার্জিং ইনপুটের যে আইসিটি রয়েছে তো সেই আইসিটি আসলে পুড়ে গেছে তো এরকম অবস্থায় এটাকে চালানোর জন্য আসলে কী পদক্ষেপ নেওয়া যায় তাই আজকের বিস্তারিত ভিডিওতে তো সম্মানিত ভিউয়ার্স আমি দেখতে পেলাম নেতে দেশটি অবশ্য ঠিক আছে এটা শুধুমাত্র ইনপুট যে আইসিটি রয়েছে সে আইসিতেই এটা প্রবলেম এই আইসিটি রিমুভ করে দিলেই আবার সেটি পুনরায় ওকে কিন্তু এই আইসি সে পাবে কোথায় আমি মডিফাই করে কাজ করে দেবো সো আমি এটা মডিফাই কাজ করব তো মডিফাই কাজ না করলে যেহেতু এটা একবারে অকেজু হয়ে যাবে যেহেতু এগুলার সরঞ্জাম এখনো মার্কেটে পাওয়া যায় না যেহেতু কম দামি স্পিকার তো আমি এটাকে একটি অন্য একটি ডায়োডের দ্বারায় আমি এটার চার্জিং ওকে করে দেবো সে দিক দিয়ে চালাইতে পারবে তো শুরু করি ডায়োডটি লাগানো তো এই টেকনোলজিটা আসলে আমার নিজস্ব আমি যে সমস্ত একেবারেই অকেজু হয়ে যায় তখন আমি এটা দিয়ে কাজ করে থাকি অর্থাৎ বাপ যে সমস্ত ইলেকট্রনিক্স পণ্যগুলি আছে তো সব ক্ষেত্রে না শুধুমাত্র ইনপুট যে সেকশন রয়েছে সেই সেকশনে তো আমি ডায়োডটি <coughs> কেটে এটির লেগটি অনেকটা ছোট করে নেব অলরেডি ছোট করে নিয়েছি এখন আমার কাস্টমার আসলে কাছেই আছে যার কারণে জিজ্ঞাসাও করতেছে কোনো প্রবলেম নেই তো আমি আগে সেট করে নেই এরপর আপনাদেরকে দেখাই জিনিসটা দেখতে করতেছেন আমি ডাইরেক্টর কি সিস্টেম করে নিয়ে নিলাম একটা ডিজাইন করে দিলাম সোল্ডারিং করে নেই তারপর আবার তো ভিউয়ার্স আমি পুটিও খুলে নিলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে তো এই যে যে পুটের সাথে যেই আইসিটি রয়েছে তো সেই আইসিটিও আমি এখন রিমুভ করে দেবো কারণ বসের এই আইসিটি দিয়ে শর্ট হয়ে গিয়েছে লাগালেও কাজ করবে না কাজ করবে না Thank you. তো আমি আইসিটি খুলেই নিলাম বলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আইসিটি করে রেখেছি তো ওই হলো আইসিটি তো আমার আসলে এই স্পিকারটি গান শুনে যারা তো আমার কিছু ছোট মানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ওকে ওকে ওকে তারাই এটা শুনে হ্যাঁ, মানে তারাই আমার কাস্টমার বলতে গেলে আমার লক্ষ্মী কাস্টমার রেগুলার কাস্টমার সবসময় লাইক দিবেন এবং তো আজকে আসলে যে ভিডিওটি করা হইতেছে এটা সম্পূর্ণটাই একটি মজাদার একটি ভিডিও না দেখলে অবশ্যই মিস করবে <laughs> <laughs> তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন এই সেই আইসিটি আইসিটি হচ্ছে ফাইভ প্রিন্টের তো আইসিটিও আমি রিমুভ করে দিয়েছি এখান থেকে আপনারা দেখতে পারতেছেন এই ছিল আইসি সেকশন তো এখানে তিনটি আর এখানে দুটি লেগ তো আইসিটি পুরে চার্জিং একেবারে বন্ধ হয়ে গেছে এটার সাথে যেই পুটটি ছিল তো সেই পুটটিও একটু লুজ কানেকশন মানে লুজ কানেকশন বলতে গেলে আমরা যেটা বুঝি সেই লুজ কানেকশন দেখা দিয়েছে তো যার কারণে আমি পুটটিও চেঞ্জ করে নেব পরে মডিফাই করে কাজ করে দেব আপনারা অবশ্যই একটু দেখে নেবেন তো এটি স্কিপ করে আগে কাজটা শেষ করে নেব তো ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি মডিফাই করি একটি রেজিস্টার একটি ডায়োড একটি এলইডি লাগিয়ে দিলাম এই কাজটি আমার ওকে হয়ে গেল তো এমনিভাবেই আপনার কাজটি করতে পারেন তো এখন আমি সাউন্ড সিস্টেমটি অন করে দেখাবো দেখি এটা আসলে কি ওকে হয়েছে কিনা তো আমি আগে ফুল সেটআপটি আগে সেট করে নেব তো প্রথমে আমি ব্যাটারিটি লাগিয়ে নিলাম তারপর একটু হুম একটা জিনিস আমি দেখতে পেলাম ব্যাটারি যখন লাগিয়ে নিলাম তখন চার্জিং সেটটি পুরো ওকে কিন্তু যখন আমি ব্যাটারিটি লাগিয়ে নিই সেটটি অফ হয়ে যায় আসলে এটার কারণটা কি এখন এটার কারণটা নিয়েও আমি একটু গবেষণা করবো যে মূল কারণটা কি অর্থাৎ ইনপুট যে ভোল্টেজগুলি সব ঠিক আছে কিন্তু ব্যাটারিটি লাগালেই সেটি অফ হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে ব্যাটারির ভিতরে শর্ট মানে ব্যাটারিটা উইক হয়ে গেছে তো যেহেতু উইক হয়ে গেছে সেক্ষেত্রে আমি এটাকে খুলে নিলাম এখন এটাকে আমি দেখব যে অন্যভাবে এটা চাষ হয় কিনা তো আমি ব্যাটারি কানেক্টটি খুলে নিলাম তো আমি চলে গেলাম ব্যাটারি চার্জিং এর একটি বাইপাস কাজে একটি স্কিপ করে বন্ধুরা আসলে ব্যাটারি ওই উইক হয়ে গিয়েছিল মানে ড্যামেজ হয়ে গিয়েছিল তো আমি ব্যাটারিও চার্জিং করে নিয়েছি এখন সম্পূর্ণ কাটি ওকে ওকে এখন আমি সেটিং করে দেখবো যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে ওকে আছে যদি অন্যান্য আর কোনো কিছু খারাপ না থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা সাউন্ড কোয়ালিটি সহকারে সব সমস্যা সমাধান হয়ে গেল অল্প সময়ের মধ্যে <laughs> Bluetooth dia rawat muka ya. Mesinnya. ये लाइन से हां सीधी लगा लगा तो तुमने लगाई इसको है तो डायरेक्ट लाइन चला ना समय ये आ रहा है फैक्ट्री है बहुत लाइन है 40 मिनट তো ভিউয়ার্স আমি সব লাগিয়ে নিলাম তো এখন এটা সম্পূর্ণ ইউকে একেবারে আবার পুনরায় নতুনের মতন কাস্টমার ব্যবহার করতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার সমস্ত ভিডিও পেয়ে যান এবং আমি যে কাজগুলি করি সেই কাজগুলি দেখে আপনাদের কিছু হলেও উপকৃত বা উপকারে আসে তো আশা করি আজকের যে কাজটি আমি করলাম যদিও আমি ফুল কাজটি দেখাইনি যে কীভাবে কীভাবে করবো তবে আমরা যখন ট্রেনিং চালু করব তখন এগুলি নিয়ে একটু যেটা আমরা আলাপ আলোচনা করবো এখন শুধুমাত্র কাজটি দেখালাম যে এভাবেই এই কাজগুলি ওকে করা যায় এরকম শুধু এগুলিই নয় আমি আমার লাইফে অসংখ্য যেটা গণার আমি দীর্ঘ বিশ বছর যাবৎ এই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের কাজ করি CRT TV LED TV computer monitor computer LCD LED smart LED মানে অল ইন অল মানে অনেক প্রকার ইলেকট্রনিক্স ডিভাইসের রিপেয়ারিং করে এবং তো আপনাদের জন্য আমি ভাবনা করেছি ফ্রি ট্রেনিং চালু করব তবে সেটা কিছুদিন পর যেহেতু আমি একটু কাজ নিয়ে ব্যস্ত আছি অবসর নেওয়া হবে তো যার কারণে আপনারা বেলাইকনটি বাজিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে মনে চায় আপনারা করে নিতে পারবেন যদি সময় থাকে আমি বক্তব্য দিয়ে দেবো আচ্ছা, সবাই ভালো থাকবেন আচ্ছা একটু চালিয়ে দেখাই দিই কিন্তু ব্যাটারিটি একেবারে ডাউন বন্ধুরা দেখতে পারলেন ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে কিন্তু সম্পূর্ণ ওকে হয়েছে আসলে ব্যাটারিটি একেবারেই ড্যামেজ হয়ে গেছে ব্যাটারিটি চার্জ দিয়ে রাখতে হবে দীর্ঘ সময় তাহলে হয়তো আবার পুনরায় ব্যবহার করতে পারবে আর যদি না মানে চার্জে না দেয় তো সেই ক্ষেত্রে ব্যাটারিটা ব্যাটারিও ড্যামেজটা একেবারেই হয়ে গেছে চলবে না তো এটা চাইলে আপনি চার্জিং রেখেও ব্যবহার করা যাবে ঠিক আছে তো এটা ওকে দেখতে পারলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে এ পর্যন্ত গিয়ে আসসালামু আলাইকুম